শেখ মুজিবুর রহমান সাহেবের মতো মানুষ যাকে আমরা বঙ্গবন্ধু বলি তিনিও আক্ষেপ করে গেছে যে আরে ওই কথাটা যখন মনে পড়ছে কি কই আলে তা কইয়ে এলাই হ্যাঁ কইয়ে এলাই তখন বলা আইসে যখন আলিম ভাই কি তখন কইলে তা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হৃদয়টা ছিল বিশাল আমি একজন বড় রাজনীতিবিদের মুখে শুনছি যে উনি যদি একবার কেউ এর দেখছে এবং একবার যদি কেউ নাম শুনছে মরণের আগের দিন পর্যন্ত উনি নামটা কইতে পারছে এটা একটা বিশাল ব্যাপার এটা নেতৃত্বের একটা কোয়ালিটি